বলেন কি এ এম এটা কি আপনারা এটা নিতে এসছেন কি অবস্থা এটা কি রে A M R L A A M R E L A M R E L M I got broads in Atlanta, just to the lean the family. Credit card